আসসালামু আলাইকুম আকাশে তারা যদি যায় ঝিকি মিকি আর যদি রাহিবা করে আকাশে তারা যদি যায় ঝিকি মিকি আর যদি রাহিবা করে তবে জীবনটা যখন হলো শুরু তুমি শিখালে মোর সঠিক দিশা হে প্রভু তাই যেও না হারিয়ে আমি ভালোবাসি শুধু তোমারে ভালোবাসি শুধু তোমারে আকাশে মারহাবা